সাম্প্রতিক স্টেজ ভেঙ্গে পড়ার একটি ভিডিও আমরা দেখেছি এতে অনেকেই খুশি হয়েছেন আমার জিজ্ঞাসা কেউ কারো বিপদে কি খুশি হতে পারে আর এ বিষয়ে যদি কেউ খুশি হয় তাহলে তার কি গুণা হবে প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে আমরা ইমানদার যারা ইমানদারদের চরিত্র হবে দুনিয়ার কোনো বিপদেই আমরা কারো জন্য খুশি হতে পারি না ইমানদারের চরিত্র কেউ বিপদে পড়ছে এই বিপদে পড়ে সে অন্তর থেকে খুশি হবে না কিন্তু মানবীয় একটা জায়গা আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে এরকম ঘটনা আছে একজন লোক আসছে রসুল সাসামের কাছে আসার পর একটা উঁট রাখছে রেখে ভিতরে গেছে নবীজির সাথে কথা বলতে মসজিদে সাহাবাই কেরাম বুদ্ধি করে একজনের পরামর্শ দিছে আমাদের অনেকদিন উটের গোস্ত খাওয়া হয় না এটা বেদুইনের উঠ তুমি জবাই করে দাও যা হয় হবে নবীজি দেখবে ও পাম্পটটি গিলে ও জবাই করে ফেলছে উঠ জমাই করে সাহাবাইকার আম গোস্ত টোস্ত ভাগ করে নিয়ে উঠ আরও জায়গায় নেয় আসার পরে দেখে রক্ত পরে আসা উঠ নাই সে তো অস্থির বেদুইন মানুষ গ্রাম্য মানুষ এরপর সাহাবাইকার আমকে নবীজি বলছেন উঠের কি হলো একজন বলছে ইয়া রাসুল্লাহ হম মানে মুখ দিয়ে বলে নাই এই যে এই লোক জানে নবীজি দেখলেন যে ওই জায়গায় ওই খেজুরের একটা ঝামা রাখা আছে ওই খেজুর ভরে যার মধ্যে রাখে ওর মধ্যে ঝুল টুল আছে নবীজি সরায় দেখলেন এক সাহাবি মুখ ব্যয় কি ব্যাপার ইউট জবাই করছো কেন বলে ইয়ার আসল্লাহ দেখাই দিছে যারা ওরাই বুদ্ধি দিছে আমারে আমি কি একাই জবাই করছি নবীজি দাঁত বের করে হেসে দিলেন নবীজি যে প্রাথমিক ঘটনায় হেসে দিলেন নবীজি এরপরে নবীজি ওই যেই লোকের উঁট তারে দিয়ে দিলেন সাহাবা একেরামকে ভাগ করে দিলেন কিন্তু নবীজি এইটা বলে দেন নাই যে কাজটা একদম ঠিকই হয়ে গেছে নবীজি তার পানিশমেন্ট দিলেন কিন্তু প্রাথমিক যে ঘটনার বর্ণনা এটা দেখে নবীজিও হেসে দিচ্ছেন এখন স্টেজ ভাঙ্গে পড়ছে দৃশ্যটা দেখলে তো সবারই হাসি লাগে কিন্তু এই হাসি লাগার কারণ কি এইটা কিনা যে তাদের ক্ষতি হয়ে যাক ভাঙছি তো ভাঙলো মাজাটা ভাঙলো না কেন হ্যাঁ একটা বাস খোঁচায় ভিতরে ঢুকে গেল না কেন এই রকম কামনা কোনো ইমানদার করতে পারবে না এটা আমরা করতে পারবো না সুতরাং প্রিয় ভাইরা কারো কোনো ক্ষতি হয়ে যাক ওই ক্ষতি দীর্ঘ কামনা করা এটা ইমানদারের চরিত্র নয় সুতরাং আমরা বলবো যে এই স্টেজ টিস্টেজ যেগুলো বানানো হবে আমরা আশা করব এইগুলাতে যেন কোনো দুর্নীতি না হয় অথবা স্টেজের ক্যাপাসিটিতে যেই লোক থাকার কথা ওয়েট থাকার করা এই মাপের মতো লোক যেন থাকে মুখ দেখানো লোক অনেক বাড়ছে কাজের লোক অনেক কমে গেছে ঠিক কিনা ভাই